আমরা গত সপ্তাহে আলোচনা পেশ করছিলাম যে হজরতে জাবির বিন রাজি আল্লাহ আনহু না দেখে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এমন একজন সাহাবি বিষয়ে আমরা কিছু আলোচনা করছিলাম যে হজরত জাবির বিন সুলাইম আনহু যখন তিনি রাসুল্লাহ সাল্লাসাল্লামকে দেখলেন এবং নবীজি সাল্লামের কাছে গেলেন যাওয়ার পরে নবীজি সাল্লাসাল্লামকে সালাম দিলেন আলাইকা সালাম ইয়া রাসুল রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম তার সালামের জবাব দিলেন না দ্বিতীয়বার আবার সালাম দিলেন আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ এবার বললেন যে জাবির এভাবে সালাম দিতে হয় না জীবিত মানুষদেরকে এভাবে মানুষ সালাম দেয় না আমি সালাম তোমাদেরকে শিখাইছি ভাবে তোমরা সালাম দেবে কোন শব্দে সালাম দেবে আমি তোমাদেরকে সালাম দেওয়া শিখিয়েছি তুমি সালামের দিতে বলবে আসসালাম আলাইকুম এটা তুমি বলবে এখানে একটু জানার বিষয় সেটা হলো যে আলাইকা সালাম মানেও আপনার উপরে শান্তি বর্ষিত হোক আসসালাম আলাইকা অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক দুটার অর্থ একই আমি ইচ্ছা করলে অনেক যুক্তি দিয়ে বোঝাতে পারি যে এখানে অর্থ এক আলাইকা সালাম বললে সমস্যা কি তাই না বলা যায় না অর্থ তো একই আপনার উপর শান্তি বর্ষিত হোক কিন্তু শিখান নাই তিনি শিখাইয়াছেন আসসালামু আলাইকুম বলা শিখাইয়াছেন এজন্য আমাদের এখানে কি শিক্ষা এখানে আমাদের এটাই শিক্ষা যে কোনো একটা শব্দ ভালো হলেও কোনো একটা বাক্য সেন্টেন্স ভালো হলেও ওই সেন্টেন্স যদি নবীর দেওয়া না হয় ওই সেন্টেন্স যদি আল্লাহর দেওয়া না হয় তাহলে যেটা যত ভালোই হোক না কেন ওটার নাম দিন নয় ওটার নাম ইসলাম নয় এই হাদিসের মাধ্যমে আমি সালাম এভাবে শিখাই নাই আমি সালাম তোমাদেরকে শিখিয়েছি আসসালাম এটা বলা শিখিয়েছি সুতরাং তুমি আমাকে সালাম দাও এরপরে হজরতে জাবের বিন সুলাইম সালাম দিলেন আসসালাম আলাইকা রসুল্লাহ জবাব দিলেন ও আলাইকুম সালাম জবাব দিলেন তাহলে অর্থ এক সেটা হয় না হয় এই হাদিসের মাধ্যমে তাই বোঝা যায় হবে নবীর দেওয়া না হলে সেটা এবাদত হবে না এই জিনিসটা এই হাদিস থেকে এটাই আমরা উপলব্ধি করতে পারি তো রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আমাদের মানতে হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে তার সন্ন্যাতের অনুসরণ জন্য নাজাত নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাতের ওসিলা বলেছেন নবীর এটা আপনি গরু মাকে সামনে নিয়ে যান কেমন অনুসরণ নবীজি যেখানে যে অবস্থায় যেভাবে যেই কাজটি করেছেন ঠিক সেইভাবে সেই অবস্থায় সেই কাজটি আমাদের করতে হবে এটাই হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামকে মানা তার সন্ন্যাতের অনুসরণ করা রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের অনুসরণের ভিতরে একমাত্র নাজাত আছে কোরআন কারিমে আল্লাহ সুবাহানুয়া তাআলা সূরাত ইমরানের 31 32 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও হে নবী আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দেন ইন কুনতুম যেভাবে হোক না কেন ঘুরে নবীজির কাছে আসো তোমরা যদি নবীজির কাছে আসতে পারো নবীজির যদি অনুসরণ করতে পারো তাহলে তাহলে তোমরা মূলত আল্লাহ সুবাহ তালাকেই ভালোবাসলে আল্লাহ সুবাহ তালারই তাৎ করলে অনুসরণ করলে আল্লাহর রহমত ওই বান্দার প্রতি আসে যদি কোনো বান্দা আল্লাহ নবী মুহাম্মদ রসুল্লাহকে তাআত করতে চায় তার অনুসরণ করে কোরআনুল কারিমে আল্লাহ নম্বর আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ করে নাজিল হয়ে যায় পক্ষান্তরে আরো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমি নবীর আমার এতাহাত করে মূলত আল্লাহর এতাহাত করা হয় আল্লাহর অনুসরণ করা হয়ে যায় আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেছেন যদি তোমরা জান্নাতি হতে চাও আমরা জান্নাত পেতে চাও আমাদের কারণে নবীজি সাল্লাহ স্মরণ করো নবীজি সাল্লাহ সাল্লাম যেভাবে চলেছেন সেই পথে তুমি চলার নিয়োগ করো সেই পথে তুমি চলো তাহলে এমন যে জান্নাতের হচ্ছে এরকম জান্নাতের তোমাদেরকে প্রবেশ করায় যদি রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের ইত্তেবা অনুসরণ করা আল্লাহ সুবাহ আখেরাতের প্রকৃত বিশ্বাসীদের জন্য যে প্রকৃত আখেরাতের বিশ্বাসী কিনা এটা আল্লাহ সুবাহানুয়ালা বোঝার জন্য একটা শর্ত দিয়েছেন যদি আসলে আমরা যে আল্লাহ সুবাহানুয়ালা এবং আখেরাতের প্রতি বিশ্বাসী এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে নবী হিসাবে বিশ্বাসী কিনা এবং আল্লাহ সুবাহানুয়ালার সস্তা হিসাবে আমরা বিশ্বাসী কিনা এই একটি শর্ত দিয়েছে তুমি বিশ্বাসী হিসাবে আল্লাহর কাছে তখনই গ্রহণযোগ্য হবে যখন তোমার নবীজি সাল্লাহ সাল্লামের এটা আপ থাকবে অনুসরণ থাকবে কোরআন কালিমে এসেছে ইয়া ওয়া আল্লাহ আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো আয়াত করো এবং তোমাদের ভিতরে যারা বিচারক শাসন তাদের তোমরা অনুসরণ করো আল্লাহ সুবাহ বললেন যে তোমরা অনুসরণ করো আল্লাহ এবং এবং কমলিল আমরে বিলকম তোমাদের ভিতরে বিচারকদের অনুসরণ ইত্তেবা করো তাহলে কি হবে এটা আরো একটি শর্ত আরো একটু কথা বলেছেন যে ফাইন তানা সাকুম ফি শাইইন যে আল্লাহর তাআত করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি তোমরা দেখো যে ফাইনতান আসা আতুম কোনো একটা বিষয়ে মতবিরোধ হচ্ছে ইখতলাফ হচ্ছে দুই দলের ভিতরে ইখতলাফ চলতেছে এ বলতেছে হ্যাঁ এটা হবে এ বলতেছে না এটা হবে না দুই দলের ভিতরে ইখতলাফ দেখা দিয়েছে মতবিরোধ দেখা দিয়েছে আল্লাহ বলছেন ফাইন আসা আতুম ফি শাইইন ফারদুহু ইলাল্লাহি ওয়া রাসূল তাহলে তোমাদের মুখটাকে সেই গুণটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নতের ভিতরে আছে কিনা নবীদ সাল্লাহ সাল্লামের আনিত দাড়ির ভিতরে সেই কর্মটা আছে কিনা দ্বন্দ্ব হলে কোথায় যেতে হবে আমাদের দ্বন্দ্ব হলে আল্লাহ সুবাহানা বলেছেন দুইটা রাস্তা দেখিয়ে দিয়ে দিয়েছেন একটা হলো দ্বন্দ্বের সমাধান পাচ্ছ না কোরআনে দেখো আমার মনটা যদি কোরআনের সঙ্গে মিলে তাহলে মানব রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসের সঙ্গে মিললে তাহলে মানব আমাদের কি জন্য মানার প্রয়োজনই আছে আমাদের তো মানার কোনো প্রয়োজন নাই এজন্য আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেন ফারুদ্দুহু রাসূল তাহলে তুমি তোমার মুখটাকে কোরআনের দিকে নিয়ে আসো তুমি তোমার মুখটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাতের দিকে নিয়ে আসো ফলে কি হবে ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর আল্লাহর রহমত নাযিল করবেন আমাদেরকে আল্লাহ সুবাহানা হুয়া তালা আখেরাতের বিশ্বাসী হিসাবে প্রকৃত মমিন হিসাবে আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদেরকে গ্রহণ করবেন যদি আমরা রাসুল্লাহ সাল্লাহ আলাইহুয়াসাল্লামের এই তার অনুসরণকে যদি আমরা মেনে নিতে না পারি যদি আমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ অনুকরণ ব্যতীত অন্য কারো অনুসরণকে যদি আমরা প্রাধান্য দিই তাহলে তো আমাদের সেই নাজার হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনাগত্যই আল্লাহর আনুগত্য বলেছেন রাসূলের অনুসরণ করাই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণের কথা বলেছেন ওমাইতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ যদি কোনো ব্যক্তি রাসূলের আনুগত্য করে সে যেন মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই আনুগত্য করে তারই অনুসরণ তাহলে এই জিনিসটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু আমরা তো তাকে দেখি না আমরা তো আল্লাহ সুবহানাহু কালাম থেকে তাকে জেনেছি নবীজি সাল্লামের মাধ্যমে তাকে চিনেছি জেনেছি সে আল্লাহ বলছেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ করলেই তোমরা মূলত আল্লাহ অনুসরণ আল্লাহর কাম করলে এ দ্বারা এই হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই এটা উদ্দেশ্য না আল্লাহ হচ্ছেন খালেক আল্লাহ কি ভাই খালেক স্রষ্টার সৃষ্টি কি সমান আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ সুবহানাহু সৃষ্টি তার স্রষ্টার সৃষ্টি সমান নয় এটা আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন খালেক সকলের ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি সব কিছুর ভিতরে সবচাইতে মর্যাদা সম্পন্ন মানুষ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আল্লাহর নবীজিকে সমান করলে হবে না আমাদের সমাজে অসংখ্য মানুষের এরকম বিশ্বাসী আছে এজন্য অনেক জাত কথা আমাদের সমাজে তৈরি হয়েছে হাদিসের নামে অনেক কথা তৈরি হয়েছে যে নবীজি নাকি বলেছেন যে আমার আহমদ বেলামি আমি মিম ব্যতীত আহমদ অর্থাৎ আহাদ আহম্মদের মিম যদি বাদ দেন তাহলে আহাদ হয় আহম্মদের মিম বাদ দিলে কি হয় আহাদ আহাদ মানে কে আল্লাহ আহাদ মানে আল্লাহ তারপরে আরও একটি হাদিস এরকম বানায়ছে জানা আনা আরব বেলা আইন যে আমি আরব তবে বেলা আইন আইন বাদ দেন তাহলে আরবের আইন বাদ দিলে কি হয় রব হয় কি হয় আইন রব বা এর তিনটা মিলে হচ্ছে আরব আইন বাদ দিলে খালি হয় রব তাহলে তারা রসুল মানুষের মর্যাদা থেকে মানবের মর্যাদা থেকে আল্লাহ পর্যন্ত প্রশ্রয় দিয়েছে এই আরবিতে কথাগুলি বানাই নবীজির নামে মানুষ চালাই দিয়েছে তো সমান আমাদের উচিত সময় আমরা মাকলুককে সমান করতে পারবো না এজন্য আমাদের সচেতন থাকতে হবে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আনুগত্য অনুসরণ করায় ইমানের আলামত বলেছেন যে ইমানদার দাবি করো ইমানের একটা আলামত শুনে রাখো সেটা হলো ওয়াকিউল্লাহ রসুলাহু ইন কুনতুম মুমিনিন তুমি যদি আল্লাহ ইতাআত করো আল্লাহর ইতাআতকারী হও এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকারী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে রাসুলের তাহ করতে হবে ইনকুন্ত মমিন যদি তুমি প্রকৃত মোমেন দাবি করো তাহলে আল্লাহ এবং রসুলের অনুসরণ করতে হবে এছাড়া অন্য কারণ এটা আল্লাহ সুবাহ কোরআনুল কারিমে উল্লেখ করলেন এছাড়াও আল্লাহ সুবাহ বলেছেন নিয়ামক শিল্পের সঙ্গী হওয়া যায় যারা নিয়ামক প্রাপ্ত হয়েছেন যারা আল্লাহ সুবাহানুয়ালার নিয়ামত পেয়ে যারা সৌভাগ্যশীল হয়েছে এ সমস্ত মানুষদের সুখী হওয়া যায় যদি কোনো মানুষ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের তাপ করে তার অনুসরণ করে আল্লাহ কোরআনে বলেছেন জমান ইতুল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সলিহিন যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের অনুসরণ করলো সেই সমস্ত মানুষেরা ওই সমস্ত মানুষদের মতো হবে ওই সমস্ত মানুষেরা যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে আল্লাহ ওই বান্দাদেরকে যে সমস্ত বান্দারা আল্লাহ এবং রসুলের করবে তাদেরকেও আল্লাহ সুবাহানুতালা সেই আম্বিয়া একরাম সোহাদায় এজাম এবং সলিহ করেছেন রহমত করেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং রসুলের এতাত করে তাহলে তাকেও আল্লাহ সেই নিয়ামত দান করবেন তাহলে আল্লাহ পক্ষ থেকে যদি নিয়ামত পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে রসুল্লাহ অনুসরণ করতে হবে এখানে এই যে কয়েকটি কথা আসলো দের পথ আম্বিয়া একরামদের রাস্তা পথ এবং সোহাদায়কদের পথ সরিহীনদের পথ নেককার মানুষদের পথ এই প্রত্যেকটা রাস্তা কি আলাদা আলাদা মনে হচ্ছে না প্রত্যেকটা রাস্তা আলাদা আলাদা নয় প্রত্যেকটা এই যে ভালো মানুষ নেককার মানুষ যারা আমরা আলোচনা করলাম যে আম্বিয়া একরাম সোহাদা ইজাম এবং নেককার সলেহীন মোত্তাকিন এই মানুষদের রাস্তা সোজা একটা সরল রাস্তা সরল রেখার রাস্তা অর্থাৎ এটা হলো রাজপথের রাস্তা একটা রাস্তা দিয়ে এটা আলাদা আলাদা অনেক তরিকার রাস্তা নয় এটা একটা রাস্তা সেটা হলো রাজপথ যে রাস্তা দিয়ে বাস চলে ট্রাক চলে ভ্যান চলে মোটরসাইকেল চলে সব কিছু চলে এরকম একটা রাস্তা যে রাস্তায় আমগায় গ্রাম চলেছেন যে রাস্তায় সহাদায় চলেছেন এই রাস্তা একটাই রাস্তা এটা অনেকগুলো রাস্তা নয় বিভিন্ন তরিকার রাস্তা নয় সেটা একটা রাস্তা আপনি বিভিন্ন আঁকা বাঁকা রাস্তার পথে যদি চলতে চলেন তাহলে যেমন গন্তব্য স্থানে পৌঁছা যায় না আঁকা বাঁকা একটা রাস্তা দিয়ে আপনি চলতে থাকলে গন্তব্যে পৌঁছা যাওয়া সম্ভব না ঠিক এই সিরাত মুস্তাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে প্রত্যেক দিন আমরা কতবার করে আমরা আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সিরাত মোস্তাফিম দেন এই সিরাত মোস্তাকিম কোন রাস্তা রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম যে রাস্তার কথা আমাদেরকে দাঁত দিয়ে দিয়ে বুঝাই দিয়েছেন সেই রাস্তা হচ্ছে সিরাত মোস্তাকিম আমাদের প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয় দাখিলি থেকে শুরু করে নিয়ে এবং কমে মাদ্রাসাতে পড়ানো হয় একটা কেতাব মিশকাতুল মাসাহাবি নাম এই কেতাবের এই কেতাবের বত্রিশ নম্বর পৃষ্ঠে একটি হাদিস উল্লেখ করেছেন যে সাহাবাদের মাঝে একটা দাগ দিলেন দেওয়ার পরে ও খত্ত খুতুত নানি আমিনিহি ও আল এবং বামে এবং ডানে দুই দিকে আরও কিছু রাস্তা আরও কিছু দাগ দিলেন দিয়ে সোজা রাস্তা যেটা দাগ দিলেন সোজা টান এই রাস্তার উপরে হাত রেখে এই দাগের উপরে হাত রেখে বললেন যে হাজা সাবিল্লাহ এটা হচ্ছে হচ্ছে আল্লাহর রাস্তা এটা কিসের রাস্তা আল্লাহর রাস্তা এই যে সোজা দাগ দেখতে পাচ্ছ এটা আল্লাহর রাস্তা ওয়াহাদিহি সুবুলুন এই যে আশেপাশে আরো রাস্তা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুবুলুস শায়াতিন শয়তানের রাস্তা আলা কুল্লি সাবিলিন মিনহা শয়তান এই প্রত্যেকটা রাস্তার মুখে মুখে একজন করে শয়তান বসে আছে যখন কোনো ব্যক্তি একশো বারো নম্বর আয়াতে ওয়ান্নাহাদা সিরাতি মুস্তাকিমান এটা আমার রাস্তা মুস্তাকিম সোজা রাস্তা ফাত্তাবিউহু সুতরাং এই রাস্তা অনুসরণ করো সোজা রাস্তার অনুসরণ সোজা রাস্তা মানে কি আল্লাহ বলছেন যে হাদা সামিলি আলাকুল্লি শয়তান আমরা এখানে দেখলাম এই রাসুল্লাহ সাল্লাম আশেপাশে আরো কিছু দাগ দিলেন এই আঁকাবাঁকা দাগগুলি বোঝাতে চাইলেন যে এই আঁকাবাঁকা দাগ হচ্ছে শয়তানের রাস্তা শয়তানের তরিকায় এই রাস্তায় যখন কোনো মানুষ চলতে যখন কোনো মানুষ সঠিক পথে চলতে চায় তখন এই রাস্তার মুখে মুখে এক একজন শয়তান বসে থাকে বলে না না তুমি এই রাস্তায় আসো ভাই এটা সরকার তরিকা এখান থেকে তুমি একেবারে তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে এখান থেকে তুমি খুব তাড়াতাড়ি চলে যাবে জান্নাতে এই যে বিভিন্ন তরিকার আপনাদের আমাদেরকে নিয়ে গিয়ে আল্লাহর সঠিক রাস্তা থেকে কোরআনের রাস্তা থেকে সরে গিয়ে আপনাকে এমন একটা জিকের দিবে যে জিকেরে হয়তো বলবে যে আপনি হু হু জিকের করেন না হয় বলবে আল্লাহ লাহ ইল্লাল্লাহ বাদ দিয়ে খালি ইল্লাল্লাহ কোন না হয় আগে লাহ ইল্লাল্লাহ আস্তে কয় পরে ইল্লাল্লাহ সুরে কোন বিভিন্ন ধরনের সিস্টেম আপনাকে বলে দিয়ে আপনার সঠিক সোনা রাস্তা আল্লাহ সুবাহ দেখানো রাস্তা থেকে আপনাকে আমাকে সরে নিয়ে এটা প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমরা দেখতে পাই আপনি জেকের করবেন জেকেরের পূর্বে নিয়ত আপনাকে বলে দিবে যে আমি আমার আমি আমার কলবের দিকে মতাজ্য আমি আমার কল অমুক সাহেব অমুক সাহেব হুজুরের কলবের দিকে মতাজ্য অমুক থেকে আরশা আজিমের দিকে মতাজ্য এই যে আপনার নিজের কলকে অমুকের অমুকের সাথে যে এই যে কলবের ধারাবাহিকতা নিয়ে গেলাম আমি আমি আমার কলবের দিকে মতাজ্য হলাম আমার কল অমুকের কাল কল মতো হাজ্য করলাম উমুকের কল যদি পায়খানায় সেই সময় থাকে তা আমার কল কোথায় যাবে এগুলো নিজে চিন্তা করা লাগবে ভাইয়ের আমার সঠিক দিন আমাদেরকে বুঝতে হবে আমরা কাউকে খারাপ বলতেছি না কিন্তু যে বিষয়টি আমাদের কাছে জন্য ধর্মের নামে বহু কিছু বানায় এই ধর্মতে এসেছে যার কারণে কোরআন কারিমে আল্লাহ বারবার বলেছেন নবীরে তাপ করো নবীর অনুসরণ করো শুধু আমরা ধর্মের ভিতরে নয় আমরা নেককার বুজুর্গ ভালো মানুষদেরকেও সারি নাই সে সমস্ত মানুষদের নামে এখন আমাদের বিভিন্ন তরিকা তৈরি হয়ে গিয়েছে আব্দুল কাদের সিলানি রহমাহুল্লাহ তিনি একজন আমাদের এই জায়গায় যদি কোনো ব্যক্তি হাম্বলি মাঝাব প্রচার করতেছে আমরা কি মেনে নিব কিন্তু না তার নামে আমরা এমন একটি তরিকা তৈরি করেছি তাকে আমরা গৌসুল আজম বলি একটু আমরা চিন্তা করি না দ্বিধা করি না দেখছি তিনি কখনোই দাবি করেনি তার লিখিত কিতাব গুনিয়াতুল তালেবিন তার লিখিত কিতাব এজ আরবিতে আছে ওই আরবি কিতাব কারোর কাছে নাই বাংলাতে মানুষেরা বিভিন্নভাবে বানায় বিভিন্ন সানায় সেগুলি কিতাবগুলি রচনা করে আব্দুল কাদের জিনাদ রহমতুল্লাহ আলাইহির মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে তার নামে বহু কথা চালিয়ে দিয়েছে অবশ্য তিনি একজন বড় আলেন ছিলেন ভাইয়ের আমার এজন্য আমাদের ইমান বাচ্চাতে আমাদের লক্ষ্য রাখতে হবে তার নামে তরিকা আমরা তৈরি করে সেই তরিকার বহু বিভিন্ন প্রকারের জিকে বিভিন্ন কিছু আমরা তৈরি করেছি আল্লাহ সুবাহ আমাদের এগুলিকে বুঝার এই কথাগুলিকে বুঝার এবং আমল করার তৌফিক আল্লাহ দান করুন আমি